কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি তোকে পেতে সভারাতে যাব নীলছে নির্বাসন তোকে পেতে সভারাতে যাব নীলছে নির্বাসন জানে মন জীবন